দেখুন বাংলাদেশি মুরগি মরগ এগুলো সব বাংলাদেশি মরগ বিচ সাইডে কিছু রেস্টুরেন্ট আছে এখানে। এটা দিয়ে গেস্ট যাওয়া আসা করে এক আইল্যান্ড থেকে আরেক আইল্যান্ডে ঠিক আমাদের চিটাংয়ের মতো সব কিছুই এখানে কিন্তু অনেক সুন্দর পরিষ্কার সব কিছু আর কি বাট অনেক সুন্দর এগুলোতে গেস্ট যাওয়া আসা করে